again. So this time, oh, sorry. এবার হচ্ছে আমাদের নতুন টপিক সেটা হচ্ছে perfume perfume hacks so perfume hacks মানে কি পারফিউম হ্যাক্স মানে হচ্ছে কিভাবে অ্যান্ড কত প্রকারে অ্যান্ড কিভাবে সেফলি লং লাস্টিং ওয়েতে আমরা পারফিউম ইউজ করতে পারি অ্যান্ড এই পারফিউমটা অনেকক্ষণ ধরে থাকবে আমি যখন যখন এবার যখন বাংলাদেশে গেলাম সো আমি একটা জিনিস ফেস করলাম সেটা হচ্ছে যারাই এসে আমার সাথে হাক করে অথবা লাইক আমার আশপাশ দিয়ে যায় তো আমার দিকে একবার তাকায় তাকায় আমাকে বলতেছে ও মাই গড তুমি কি পারফিউম ইউজ করছো কি সুন্দর smell oh my god so হ্যাঁ আমি তাদেরকে আমার পারফিউমের নামটা বলে দিই কিন্তু আমি যখন <clears throat> কাউ কাছে জিজ্ঞেস করি যে oh my god you smell so good what kind of perfume is that what the name of that perfume তো নাম জিজ্ঞেস করলে সে নাম তো বলেই না উল্টা যখন বলি যে oh you fragrance so good it's so good এমন একটা ভাব নেয় লাইক আমি জানি না কিভাবে যে আসে আমি তো কিছুই করি নাই ইট সাউন্ডস লাইক সে জন্মগত হচ্ছে পারফিউম খেয়ে বড় হয়েছে অথবা সে খুব রুড এনিওয়েজ সে বলতে চায় না এটা হচ্ছে মেন কথা আমি জানি না সে পারফিউমের নামটা বললে পারফিউমটা কেউ চুরি করে নিয়ে যাবে কিনা হোয়াট এভার তাদের এটা লং লাস্টিং কিনা লাইক সারাদিন ধরে এই পারফিউমটা থাকে কি না আমার সেটাও জানা নাই সেটা জানার ইচ্ছাও নাই কাজ আমি জানি কিভাবে পারফিউম সারাদিন রাখা যায় স্যার আমি কয়েকটা টিপস বলে দিব টিল দেন শেষ পর্যন্ত আমার সাথে থাকতে হবে অ্যান্ড সব শুনতে হবে তাহলেই সব সময় সারাদিন ফ্রেশ এবং সুন্দর ঘ্রাণ পাওয়া যায় আপনার কাছ থেকে actually just not from your body it's all about your hands and your hair যখন হেয়ার ফ্লিপ করবে তখনও মানুষ যেন কি সুন্দর গন্ধ এমন করে so let's start so tips number one at first প্রথমে পারফিউম লাগানোর আগে ময়শ্চারাইজার ইউজ করতে হবে এক্সকিউজ মি ময়শ্চারাইজার বলতে any kind of moisturiser like Vaseline অথবা হ্যান্ড ক্রিম অথবা লোশন অথবা লাইক আমি যেটা ইউজ করি আমি দুটো জিনিস ইউজ করি সেটা হচ্ছে এক হ্যান্ড ক্রিম বিকজ ও আমার হাত অনেক ড্রাই সো আমাকে হ্যান্ড ক্রিম ইউজ করতে থাকতে হয় সো আমি যখন হ্যান্ড ক্রিমটা ইউজ করি আমি তখন পারফিউম লাগানোর আগে এই সব জায়গাতে আমার রিস্টে কারণ এখানে ব্লাড যে সার্কুলেশন হয় ব্লাড ফ্লোটা হয় ওটার মাধ্যমে যে একটা ওয়ার্মথ একটা গরম আভা ক্রিয়েট হয় তো সেটার মাধ্যমে ফ্রেগরেন্সটা আরও স্ট্রং হয় অ্যান্ড সব জায়গায় স্প্রেড করতে সুবিধা হয় সো সেই আমি হ্যান্ড ক্রিমটা ইউজ করি and another one this is আমার আরও একটা লোশন ছিল এটাও একটা hand cream lotion but perfumed so এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের flirt like an angel I don't know you can see it or not flirt like an angel so eta ami use kore arekta chilo jasmine so ei dui ta ami দুইটা আমি ইউজ করি like much so when you are flying just এইভাবে ব্রেস্ট পর্যন্ত ময়শ্চারাইজ করে নিতে হবে It smells so good. Oh my god. হ্যাঁ অ্যান্ড আর যেই জায়গায় করতে হবে যেসব জায়গায় আপনি <clears throat> আপনার পারফিউমটা অ্যাপ্লাই করবেন যেটা একটু পরে বলে দিব সেই সব জায়গাতে এই ময়শ্চারাইজারটা লাগিয়ে নিতে হবে মানে আপনার যে ড্রাই স্কিন ওইটাকে ডিহাইড্রেট করতে হবে ফার্স্টে যাতে আপনার পারফিউমটা লং লাস্টিং হয় মানে সারাটা দিন আপনার সাথে থাকে আপনার পারফিউম সো আপনার এরকম হ্যান্ড ক্রিম যদি না থাকে সো আপনি ভ্যাজলিন ইউজ করতে পারেন আপনি লোশন ইউজ করতে পারেন বাট হ্যাঁ তেল ইউজ করবেন না মাস্ট তেলটা থাকলে হবে না যাই হোক সো লোশন ইউজ করতে পারেন আর তারপরে পারফিউম ইউজ করতে হবে so dehydrate your skin first then apply your perfume number দুই কোথায় কোথায় পারফিউম ইউজ করতে হবে অবশ্যই জামা কাপড়ে না সরি একদম জামা কাপড়ে ইউজ করবেন না বিকজ জামা কাপড়ে আপনি যখন পারফিউমটা ইউজ করবেন অনেকে আমি ছোটোবেলায় দেখতাম যে আমার রিলেটিভস ইভেন আমার মা পর্যন্ত লাইক জামার মধ্যে রসুন দিয়ে দিত অ্যান্ড তখন ওইখানে একদম গোল গোল হয়ে থাকতো অ্যান্ড লাইক মনে হতো যে ওখানে বৃষ্টির ফোঁটা পড়েছে অথবা তেল পড়েছে সামথিং লাইক দ্যাট তো ওইটাকে উঠাইতে আবার অনেক কষ্ট পারফিউম স্টেইনস যেটাকে বলে সো পারফিউম যখন আপনাকে লাগাতে হবে সেটা হচ্ছে all about your wrist and your neck and আপনার কানের পিছনে ঠিক কানের পিছনে দুই সাইডেই নেক কানের পিছনে and shoulders what is it mean like shoulders একটা পর্যাপ্ত দূরত্বে রেখে তারপর হচ্ছে আপনাকে স্প্রে করতে হবে একদম কাছ থেকে স্প্রে করতে হবে একদম বেয়ে বেয়ে পড়তেছে তেলের মতো ওরকম না একটা ডিস্টেন্স ঠিক আছে ফাইন অ্যান্ড অলসার আরও একটা জায়গায় স্প্রে করতে হবে সেটা হচ্ছে পায়ের পিছনের দিকে পা আমরা যে গোড়ালিটা আছে গোড়ালির উপরে একটা অংশ আছে ঠিক সেই জায়গাটার মধ্যে স্প্রে করতে হবে আমি এখন দেখাতে পাচ্ছি না সরি কাজ আমি বসে আছি যাক তো কয়টা জায়গায় করতে হবে হাতের এখানে অ্যান্ড কানের পিছনে ঘাড়ের এদিকে ঠিক ঘাড়ের এদিকে আবার এখানে না ঘাড়ের এদিকে শোল্ডার্সে সেটা সামনে থেকেও করতে পারেন পিছন থেকেও করতে পারেন ঠিক আছে বাট এখানে না ওকে কারণ এখানে অনেক সময় অনেকের অ্যালার্জি থাকে সে চুলকায় অনেক সময় র্যাশেস হয়ে যায় সো এখানে না কারণ এটার মধ্যে অনেক সময় অ্যালকোহল থাকে সো এটা স্কিনের মধ্যে অনেক প্রবলেম করে অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে পায়ের পিছনের দিকে পায়ের গোড়ালির উপরে পিছনের দিকে ওকে three. So number three is যখন আপনি পারফিউমটা ইউজ করবেন লাইক স্প্রে করলেন আচ্ছা আমি হচ্ছি একটা বডি মিস্ট ইউজ করি সেটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের বাট আমি এটা এখন মানি নাই যাই হোক সান পারফিউম দিয়ে দেখা দিচ্ছি so number three is perfume spray করলাম ইউ ক্যান সি দ্যাট যেটা করে মানুষ সেটা হচ্ছে ডলাডলি করে দলদলি করা যাবে না জাস্ট প্রেজেন্ট জাস্ট আল আস্তে আস্তে করে ড্যাপ করতে হবে মানে চাপ দিতে হবে হালকা করে যাতে এটা ট্রান্সফার হয় ট্রান্সফার হয় একদম বেয়ে বেয়ে পড়তে না থাকে অ্যান্ড এটা লাইক এখানেও একটা লাইক অনেক সময় দেখা যায় যে হ্যাঁ চকচক করতেছে মনে হচ্ছে যে হ্যাঁ ওখানে কিছু লাগানো হয়েছে সো ওরকম একটা ফিলিং যেন না হয় সো এর জন্য জাস্ট হালকা করে ড্যাপ করে দিতে হবে দ্যাটস ইট ডলা দেওয়া যাবে না তাতে কি হয় আপনার ঘ্রাণটা তো থাকবেই না সারা দিনের জন্য উল্টা যেটা হবে ব্রেকআউট হবে আপনার পারফিউমের গন্ধটা নষ্ট হয়ে যাবে সো তখন যদি বলা হয় যে হ্যাঁ আমাকে বলছে এখানে লাগাইতে এখানে লাগাইতে আমি সবখানে লাগাইছি তবু আমার কেন গন্ধ হয় না আপনি ডলা দিচ্ছেন সো ডলা দেওয়া যাবে না জাস্ট আস্তে আস্তে করে প্রেস করবেন যাতে ট্রান্সফার হয়ে যায় okay number four number four is আপনার চুল হেয়ার চুলের মধ্যে ডিরেক্ট স্প্রে করা যাবে না নাও ডিরেক্ট যদি আপনি চুলের মধ্যে স্প্রে করেন আপনার চুলে ড্যামেজ হবে কজ এটার মধ্যে অনেক বেশি অ্যালকোহল থাকে অ্যালকোহলটাকে আমি বাংলায় বলতে পারছি না ওকে আচ্ছা ঠিক আছে মদ হ্যাঁ তো এটার মধ্যে অনেক বেশি পরিমাণের অ্যালকোহল থাকে সো আপনি চুলের মধ্যে ডিরেক্টলি এটাকে অ্যাপ্লাই করবেন না যেটা করবেন সেটা হচ্ছে আপনার হেয়ার ব্রাশ আপনার হেয়ার ব্রাশ ওকে ইয়ে সো হেয়ার ব্রাশের মধ্যে <clears throat> দূর থেকে spray then apply on your মরে যাও সবাই সো এই ওয়েতে চুলের ভিতরে লাগাতে পারেন আরেকটা ওয়ে আছে সেটা হচ্ছে হাতের মধ্যে হাতের মধ্যে then press okay okay so তাতে কি হবে আপনার হাত যখন আপনি নাড়াচাড়া করবেন কারোর সামনে গিয়ে তখন আপনার হাত থেকে একটা সুন্দর ঘ্রাণ আসবে মানুষ like oh my god she smell and also আপনার চুল আপনি হেঁটে যাবেন ঠিক আছে অ্যান্ড মেয়েরা সারাদিন অনেক ধরে অনেকক্ষণ ধরে লাইক চুল এদিক ওদিক করতে থাকে যেহেতু খোলা চুলে ঘুরে বেড়ায় সো চুলের কাছে আসলে অথবা হাক করতে আসলে তখন চুলের থেকে একটা ঘ্রাণ আসবে আপনার শরীরের গন্ধ ফেড হয়ে যাবে বাট চুলের গন্ধ ফেড হবে না সো ইভেন আপনি যখন হাত ধুবেন সো সামহাও আপনার হাত থেকে ফ্রেগরেন্সটা চলে গেল বাট আপনার চুলের গন্ধ রয়ে গেছে সো মাইন্ডেড সো এটা ছিল tips number four so number পাঁচ নাম্বার পাঁচ হচ্ছে সবসময় পারফিউমের um, বোতলটা হচ্ছে ক্যারি করা পসিবল হয় না সো এটার জন্য আমাদের দরকার একটি এরকম পেপার যেটা কিনা আটকানো যাবে অ্যান্ড কত কি টিপস কি টিপস কান খোঁচানোর জন্য না অবশ্যই এটার মধ্যে জাস্ট পারফিউমটা স্প্রে করুন আমার oh জং ধরে ওকে স্যার মানে এটাকে হচ্ছে আমি এখন এটার ভিতরে ঠুকিয়ে জাস্ট র্যাপ করে দিলাম এরকম তিন চারটা করে রাখতে পারেন আমার ব্যাগের ভিতরে অনেকগুলো আছে কারণ এত বড় পারফিউমের বটল ক্যারি করা পসিবল না অ্যান্ড অ্যানাদার থিং পারফিউম ভেঙে ব্যাগের বাকি সব জিনিসের অবস্থা খারাপ করে দিতে পারে so this the right way to carry your perfume so যখনই মনে হবে যে পারফিউম ফেড হয়ে যাচ্ছে জাস্ট রিটাচ এড এটাকে নিয়ে জাস্ট একটু এখানে ওখানে ডল দিয়ে নিলেই fine you are refresh again so এটা ছিল tip number five tips number ছয় ছয় হচ্ছে expensive perfumes last longer sometimes কিছু সময়ে কিছু কিছু পারফিউম অনেক টাইম ধরে লং লাস্ট করে এত কিছু করার পরে আর কিছু কিছু করে না সো বেটার অপশন আপনারা যেটা করতে পারেন আমার এবার আমার ফ্রেন্ড গিফট করলো লাইক সামথিং এটাকে নাকি আতর এটা হচ্ছে আতর এটা হচ্ছে one man show I don't know you can see that or not. Oh, oh, ঘোলা আসছে দেখছি আমি যাই হোক সো এটা একটা আরেকটা হচ্ছে এটা এটা হচ্ছে চকলেট চকলেট ফ্লেভারের আরেকটা হচ্ছে স্যান্ডলউড চ্যানেলও দেখা যায় আমার অত্যাদি ওকে যাই হোক হ্যাঁ স্যান্ডেলউড আমি বলতেছি সো এই তিনটা এটা খুবই চিপ এটা হচ্ছে আতর বলা হয় তিনটাকেই ঠিক আছে এগুলো সারা দিন থাকে ইভেন জাস্ট না সারাদিন দুই তিন দিন থাকে জাস্ট এটাকে খুলে এটা জাস্ট এটা রাবই করতে হয় look at this one just rub করতে হয় এখানে স্মেলস চকলেট এটা চকলেট এটা আমার ফেভারেট যাই হোক এটা হচ্ছে ওয়ান ম্যান শো এটা অনেক স্ট্রং এই জন্য এটা বেশি একটা ইউজ করার দরকার পড়ে না যখন দেখা যায় অনেক বেশি জার্নি করতে হবে তখন হালকা একটু লাগিয়ে নিলে হয় যাতে গায়ে থেকে ব্যাড স্মেলটা কখনো না বের হয় অথবা না ঘেমে গেলে ওই ঘ্যাম ঘামের সাথে পারফিউমটা মিক্স হয়ে একটা পচা একটা গন্ধ ক্রিয়েট না হয় সো ওটা জাস্ট হালকা স্লাইড একদম আমি ইচ্ছা মতো করে খুলে একেবারে এখানে ওইখানে ডললাম না এটা নিড ইট জাস্ট একটা ফোটা দিয়ে দিলে enough already is smelling like দেখা যাচ্ছে কিনা একটা ফোটা উঠে আসছে লোক কই গেলাই তো সো একটা ফোটাই ইনাফ দরকার পড়েন একদম ডোলে ডোলে একদম লাগানোর জন্য and sandalwood it fragrance like এটা একদম একদম চন্দন রিয়াল চন্দনের মতো গন্ধ সত্যি কথা বলতে সো এইটা এই তিনটা আরও ইচ্ছা করলে আপনাদের যেটা যেটা মন চায় আপনারা এখান থেকে নিতে পারেন আমি জানি না ও থেকে নিছে বাট আমার জানা মতে এগুলো হচ্ছে আতর সো বাংলাদেশে আতরটা অ্যাভেলেবল সো আপনারা ওইসব আতরের মধ্যে যেগুলোর ভিতরে অনেক লাইক মাইল্ড গন্ধ আছে মানে একদম হালকা ওগুলো ইউজ করেন আদারওয়াইজ বেশি স্ট্রং ইউজ করলে অন্য মানুষের মাথা ধরে যাবে আপনি নিশ্চয়ই চান না যে আপনার গন্ধে মানুষের মাথা ধরে যাক নিশ্চয়ই যাক সো একটু হালকা ধরনের নিয়ে জাস্ট এক ফোঁটা করে লাগিয়ে নিলেই দ্যাটস ইনাফ সো এইটা ছিল একটা টিপস যেটা হচ্ছে লাইক বাংলাদেশের জন্য খুবই খুবই খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি যেহেতু সবার পক্ষে পসিবল হয় না লাইক এক্সপেন্সিভ অনেক অনেক দেখে পারফিউম কেনার তারা এতটা ইউজ করতে পারেন it fragrance too good too good আমি তো এই তিনটা দেখাইতেছি আমার আরও আছে সো <laughs> যখন দেখা যায় আমি একটু ডিফারেন্ট কিছু চাই একটু ফুলের গন্ধ অথবা একটু চন্দনের গন্ধ একটু চকলেট হইতে চাই একটু ভ্যানিলা টাইপের গন্ধ চাই তো তখন আমি এগুলো ইউজ করি হ্যাঁ আমি জানি পারফিউমের মধ্যেও এগুলো আছে but those are actually expensive sometimes like যখন আপনার পারফিউম কেনার ইচ্ছা আছে আপনার এই পারফিউমটা ইউজ করতে ইচ্ছা হইতেছে বাট আপনি ব্র্যান্ডটা কিনতে পারতেছেন না ফর সাম রিজন কারণ সবসময় মানুষের অবস্থা একরকম থাকে না অনেস্টলি স্পিকিং সো তখন কি করা যায় দুধের স্বাদ ঘোলে মেটানো আতর কিনো একই গন্ধের সেম গন্ধ অ্যান্ড ওটার থেকেও মানে আপনার দামি যে পারফিউমটা ওটার থেকেও বেশি লং লাস্টিং লাইক দুই তিন দিন পর্যন্ত থাকতেছে গায়ের মধ্যে so I prefer this one must be so এটা ছিল টিপ নাম্বার ছয় টিপ সেভেন সাত আপনার ওয়ার্ড্রোফের মধ্যে যেখানে জামা কাপড় রাখেন ইভেন আপনার জুতা তারপর আপনার ব্যাগ এই সব জায়গার মধ্যে কোনো সুগন্ধি সাবান যেমন লাক্স সাবান হ্যাঁ সুগন্ধি সাবান আরও একটা সাবান আছে সামথিং পমেরেলা টাইপের কিছু একটা পি দিয়ে নাম যাই হোক তো এই দুটাতে অনেক সুন্দর গন্ধ আসে এই সাবানগুলো যেগুলো হচ্ছে সুগন্ধি সাবান এগুলো জাস্ট টুকরা টুকরা করে কাটবেন কেটে কারণ আস্ত সাবান ঢুকে রাখার দরকার নেই আস্ত সাবান একটার মধ্যে ওয়েস্ট করার কি দরকার আপনি ওটাকে টুকরা টুকরা করে চার কোনা চার কোনা সাইজ বানাবেন লাগলে তিন কোনা যা মন চায় তাই বানান বাট ছোটো ছোটো টুকরা বানায় আপনার ওয়ার্ড্রোফের মধ্যে আপনার জুতার মধ্যে আপনার ব্যাগের মধ্যে রেখে দিবেন অ্যান্ড ইউ নো হোয়াট যখন কি আপনার ব্যাগ খুলবে ব্যাগে আপনার মেকআপের গন্ধ বের হবে না কী বের হবে একটা সাবানের যে সুন্দর একটা ফুলের ফ্রেশ একটা গন্ধ সেটা বের হবে ইভেন আপনি যখন জুতা পরতে যাবেন জুতার মোচাটা বের করলেন অথবা লাইক আপনি জুতার কাবার খুললেন খোলার সাথে সাথে জুতার একটা গন্ধ আসছে চামড়ার গন্ধ আসতেছে ওটার আসবে না তখন কি হবে একটা সুন্দর একটা গন্ধ আসবে একটা ফ্রেশ একটা গন্ধ আসবে আপনার জামা কাপড়ের একই অবস্থা সো যদি সবসময় লাইক অনেক সময় ভুলেও যান তবু আপনার জামা কাপড় ফ্রেশ রাখতে ভুলবেন না হ্যাঁ অবশ্যই গোসল করতে মানা করি নাই গোসল করবেন অবশ্যই অ্যান্ড সাথে হচ্ছে আপনি সুগন্ধি সাবানগুলো আপনার ওয়ার্ড্রফে আপনার জুতার যে ইয়ে থাকে ওয়ার্ড্রফ ব্যাগের মধ্যে এইসব জায়গায় এক টুকরো করে সাবান ফেলে রাখবেন and it's just like magic you'll fragrance আর এন্ড অ্যান্ড আরেকটা সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে এটা হচ্ছে টিপস না এটা হচ্ছে অ্যাডভাইস যে আপনার পারফিউম সবসময় লাইট তাপ এগুলোর থেকে দূরে রাখবেন কাজ এগুলো হচ্ছে আপনার পারফিউমের জন্য ভালো না অ্যান্ড আপনার পারফিউমের ফ্র্যাগ্রেন্সটা ফেড করে দেয় অ্যান্ড অবশ্যই বাথরুমের মধ্যে পারফিউম একদমই রাখবেন না পারফিউম বডি স্প্রে যাই হোক না কেন আপনি বাথরুমে রাখবেন না কারণ তাতে যেটা হয় বাথরুমে রাখলে আমি জানি না কীভাবে বাট সব ফ্রেগ্রেন্সটাই এবং পারফিউমটা উড়ে যায় অথবা মানে কমে যায় দিন বা দিন সামহাও সো বাথরুমে রাখবেন না অ্যান্ড লাইট প্লেসে রাখবেন না যেখানে তাপও আছে সো আপনার পারফিউমের জন্য যেটা উপযুক্ত সেটা হচ্ছে ঠান্ডা জায়গায় রাখবেন যেখানে একটু অন্ধকার সেখানে রাখবেন অ্যান্ড সূর্যের তাপ থেকে দূরে রাখবেন যেটা কিনা আমি বললাম অন্ধকারের দিকে রাখবেন সব থেকে বেটার হয় যে আপনি যদি আমার মতো একটা বক্স ইউজ করেন লাইক আমি তো বক্স ইউজ করি সো আমার এই বক্সের ভিতরে আমি সব পারফিউমস ঢুকিয়ে আমি আমার বেডরুমে ড্রয়ারে রেখে দিই ড্রফে ঠিক আছে যেখানে কিনা একটু ঠান্ডা থাকে আদারওয়াইজ um, আমার একটা খুবই ফেভারিট পারফিউম যেটা আমার একটা ফ্রেন্ড গিফট করেছিল um, সেটা অতিরিক্ত গরমের কারণে আমি আনফর্চুনেটলি ওই সময় um, বাসায় ছিলাম না অ্যান্ড সেটা অতিরিক্ত গরমের কারণে ব্লাস্ট হয়ে গেছে আই ফেল্ট স্যাড ওটা আমার একদম নতুন পারফিউম তাও গিফটের তাও one of my best friend কিছু বলার নাই যাই হোক ওকে আমি ভয়ে বলতেও পারি নাই যে তোর দাও পারফিউমটা ব্লাস্ট হয়ে গেছে সো আপনার পছন্দের পারফিউমটা অবশ্যই অবশ্যই ঠান্ডা জায়গায় এবং অন্ধকার জায়গায় রাখুন যতটা সেফ থাকে ওটা ব্লাস্ট না হয়ে যায় রাইট বি সেফ তো সবশেষ সব বলা হয়েছে সো এগুলো ছিল হচ্ছে আজকের টিপস এই সাতটা টিপস সো আপনি পারফিউম ইউজ করেন যেভাবে যেভাবে বললাম হ্যাঁ অবশ্যই বাসায় ফেরার পরে পারফিউমটা শরীর থেকে ওয়াশ করে ফেলতে ভুলবেন না আদারওয়াইজ ওখানে ইনফেকশন অর র্যাশেস এনিথিং হয়ে যেতে পারে কজ স্কিন অনেক সময় নিতে পারে না অনেক টাইম ধরে যেমন মেকআপ নিতে পারে না অনেকক্ষণ ধরে পারফিউমটাও নিতে পারে না কজ ওটার মধ্যে অ্যালকোহল থাকে অ্যান্ড অনেক কেমিক্যালস থাকে যেটা কিনা আপনার স্কিনের উপর আপনি অ্যাপ্লাই করেছেন অনেকক্ষণ ধরে আছে সো অবশ্যই ওটাকে ওয়াশ করে ফেলবেন আর যেগুলো যেগুলো বললাম ওগুলো মনে রাখবেন অ্যান্ড সবাইকে গন্ধ ছড়িয়ে বেড়াবেন anyways thanks to all of you আশা করি ভালো লাগলো অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আরও বেশি টিপস চান অ্যান্ড কী টিপস চান নেক্সট ডে সেটাও আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে sir see you next time bye